দর্শক বাংলাদেশের সোনার হরিণ সাকিব আল হাসান বাংলাদেশের তারকাদের মধ্যে শীর্ষস্থানে তিনি একজন কিন্তু তারাই যদি এই দেশটাকে লুটপাট করে চুরি বাটপারি করে কারসাজির মাধ্যমে খেয়ে ফেলার চিন্তা ভাবনা করে তাহলে আমরা কার কাছেই বা ভালো কিছু আশা করব। কিন্তু আমার এই কথা শুনে আপনি হয়তো মনে মনে ভাবতেই পারেন আদাবের এই জাহাজের খবর নিতে আসছে দর্শক এখানেই শেষ না আজকে সাকিব আল হাসানের এই ভিডিওর মাধ্যমে ব্যক্তিত্বের কিছু কিঞ্চিত অংশ তুলে ধরা হয়েছে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন শুরু করা যাক শেয়ারবাজারের আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরোর কারসাজি তদন্তে বেরিয়ে এসেছে ক্রিকেট তারকা সাকিব আল হাসানের কোম্পানি সহ পনেরো ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম দর্শক ষাটটি কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি করে শেয়ার বাজার থেকে বিপুল টাকা তুলে নিয়েছে এই হিরোরা এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই তদন্ত প্রতিবেদনে সাকিবের কোম্পানি মোনার্ক হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে কারসাজির অভিযোগ আনা হয়েছে এবং জরিমানা করা হয়েছে আর সেই কোম্পানিটার পরিচালক অথবা চেয়ারম্যানটাই ছিল সাকিব আল হাসান তদন্ত প্রতিবেদনে ওয়ান ব্যাংকের শেয়ারের শীর্ষ ক্রেতাদের মধ্যে সাকিব আল হাসানের নামও আছে তবে তিনি এই শেয়ার কিনেছেন অন্য একটি ব্রেকারেজ হাউস থেকে যে সাত কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি হয়েছে সেগুলো হলো ওয়ান ব্যাংক ভিডিকম অনলাইন পরচন শুজ NRB commercial bank Asia insurance green delta insurance ও ঢাকা ইন্স্যুরেন্স এসব কোম্পানির শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে বিপুল টাকা এখান থেকে কারসাজি করে নিয়ে চলে গিয়েছে এ সাকিব আল হাসানরা আর হিরোর ব্যালকিতে পড়ে এসব শেয়ার কিনে টাকা হারিয়েছে সাধারণ যারা বিনিয়োগ করেছে সাধারণ কোম্পানি তারাই বিএসইসির তথ্য অনুযায়ী হিরো ও তার সহযোগীরা দুই সালে জুন থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ধারাবাহিক লেনদেনের মাধ্যমে সাত কোম্পানির শেয়ার কারসাজি করেন দর্শক পুঁজিবাজারে বিএসইসির নির্দেশে ডিএসই গত বছরের পনেরো থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত বিডিকম অনলাইন ও ওয়ান ব্যাংক লিমিটেডের শেয়ার কারসাজির অভিযোগ তদন্ত করেন তদন্তে শেয়ার কারসাজির প্রমাণ পায় ডিএসই এ ধরনের সিরিজ লেনদেনের সিকিউরিটিজ অনলাইনে শাস্তিযোগ্য অপরাধ এটা যদিও বলা আছে কিন্তু এই অপরাধ তারা করেই যাচ্ছে এই অপরাধের শাস্তিটা কী এ কারণে আবুল খাহের হিরো ও তার স্ত্রী মোনার্কের ব্যবস্থাপনা পরিচালক সাদিয়া তার বাবা এবং তার সহযোগী ডিআইটি কোঅপারেটিভ লিমিটেডকে তিনি তিন কোটি পঞ্চান্ন লাখ টাকা জরিমানা করে বিএসইসি জরিমানার টাকা আদেশের তিরিশ দিনের মধ্যে বিএসইসির ইস্যু করা ব্যাংক ড্রাফট পে অর্ডারের মাধ্যমে জমা না করলে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে দর্শক এবার আরেকটু ভিন্নভাবে বলা হোক বাংলাদেশ প্রতিদিনের একটি নিউজের অন্য এক জায়গায় তুলে ধরা হয়েছে গত দুই অগাস্ট দেওয়া ডিএসইসির তদন্ত প্রতিবেদনে দেখা যায় আবুল খায়ের হিরো তার স্বজন সহযোগীদের নিয়ে গত বছরের নভেম্বরে মাত্র পনেরো দিন ওয়ান ব্যাংকের শেয়ার লেনদেন করে চোদ্দ কোটি ছত্রিশ লাখ টাকা মুনাফা তুলে নেন নিজেদের মধ্যে শেয়ার বেচা কেনা করে কৃত্রিমভাবে দাম বাড়িয়ে এই মুনাফা করা হয় দর্শক এই কারসাজির জন্য হিরো তার নিজের বাবা স্ত্রী বোন বন্ধুবান্ধব ও অনুসারীদের চোদ্দটি বি ও মানে বেনিফিশিয়ারি অনার্স অ্যাকাউন্ট করে ব্যবহার করেন অন্যদিকে বিডি ডট কম সহ বাকি কোম্পানিগুলোর শেয়ার দাম কারসাজির মাধ্যমে বাড়ালেও তার মুনাফা তুলে নেয়নি বাকি অন্যান্য কোম্পানি যারা কারসাজির মাধ্যমে মুনাফা বৃদ্ধি করেছে কিন্তু তারা মুনাফাগুলি তুলে নেয়নি আর সে মুনাফাগুলি তুলে নিয়েছে অনলিমাত্র বাংলাদেশের সোনার হরিণ বাংলার হিরো বাংলার তারকা সাকিব আল হাসানের মতো কোম্পানিরা তা তাদের বিও হিসেবে জমা আনরিয়ালাইজড আছে মানে সে শেয়ার তারা কখনো বিক্রি করেননি অনাদায়ী এই মুনাফা পরিমাণ ছিল চোদ্দ কোটি আটত্রিশ লাখ টাকা প্রিয় দর্শক পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশের securities and exchange commission BSE সূত্র জানায় দর্শক অন্যদিকে শেয়ার কারসাজির দায়ে অভিযুক্ত সাদিয়া হাসান গত বছরের পনেরো থেকে তিরিশ নভেম্বর ওয়ান ব্যাংকের শেয়ারের শীর্ষ ক্রেতা ছিলেন শীর্ষ ক্রেতা হয়ে মোনার্ক হোল্ডিংস এর মাধ্যমেও এই শেয়ারের বেচা কেনা করেন দর্শক আরেকটি কথা বলা যায় তিনি তিন কোটি আটানব্বই লাখ উনত্রিশ হাজার নয়শো ছত্রিশটি শেয়ার কিনেছেন সেই ওয়ান ব্যাংকে শেয়ারের শীর্ষ ক্রেতা থাকা অবস্থানকালীন তদন্ত তদন্তের সময় ব্যাংকটির দুই কোটি তেত্রিশ লাখ ছাপ্পান্ন হাজার একশত দশটি শেয়ার বিক্রি করেছেন যা এই সময়ের মধ্যে ব্যাংকটির শেয়ারের মোট লেনদেনের তেরো দশমিক চুষট্টি শতাংশ হিরোর বাবা আবুল কালাম মাতবর এবং বোন কণিকা আফরোজ ও সে সময় ওয়ান ব্যাংকের শেয়ারের অন্যতম ক্রেতা ছিলেন প্রিয় দর্শক আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এটাই যদি বাংলাদেশের এই লুটপাটের বৈশিষ্ট্য থাকে এই সোনার হরিণের কাছ থেকে আমরা কি আশা করতে পারি বাংলাদেশের এই সমস্ত তারকারা যদি আমাদের দেশের পরিস্থিতিকে পাল্টে দেয় তাহলে আমরা কার কাছে আর আশা করব। এবার ভিন্ন একটি কথা বলা যাক ডিএসইর তদন্ত প্রতিবেদন ও বিএসইসির জরিমানার আদেশ থেকে জানা যায় ওই পনেরো দিনে ওয়ান ব্যাংকের শেয়ারের দাম সাড়ে ষাট টাকা বা ষাট শতাংশ বেড়ে যায় ওয়ান ব্যাংকের শেয়ারের দামে বড় ধরনের ধরনের উত্থানের সময় শেয়ার বেচা কেনার সঙ্গে পনেরো ব্যক্তি ও প্রতিষ্ঠান জড়িত ছিল বলে ডিএসইসি প্রতিবেদনও উঠেছে এই সাড়ে ষাট টাকা এই শেয়ারের দামটি বাড়িয়ে দিয়েছিল এ তারকাদের এই প্ল্যানিং পরিকল্পনা যারা লিপ্ত ছিলেন তারাই দর্শক অন্য কথায় বলা যায় সাকিব আল হাসান সুবিধাভোগী প্রতিষ্ঠান candlestone investments partners monarch holdings share বাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির জেনেক্স ইনফোসিস অর্সনসোজ ও Sonali paper and board mills Abu Naser Dulal Khorshed Alam এবং সানোয়ার খান এ সমস্ত হিরোরা দর্শক সাকিব আল হাসানের জরিমানার টাকা জমা দিয়েছেন কিনা এ বিষয়ে জানতে চাইলে সাকিব আল হাসানের নির্বাহী পরিচালক এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গতকাল কালের কণ্ঠকে বলেন জরিমানা কয়েকটি আদেশে হয়েছে এর মধ্যে জরিমানার বেশিরভাগ অর্থ জমা হয়েছে কিছু বাকি আছে তিনি বলেন তথ্য প্রমাণ সহ রিভিউ পিটিশনের সুযোগ আছে তাতে কমিশন সন্তুষ্ট না হলে জরিমানার বাড়িও দিতে পারে আবার কমিয়েও দিতে পারে সাকিব আল হাসানের কারসাজিতে যেসব প্রতিষ্ঠানের নাম এসেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে বিএসইসির মুখপাত্র বলেন যে কোনো তদন্ত প্রতিবেদনে পরিপার্শ্বিক সব বিষয় তুলে ধরা হয় কিন্তু যাদের সরাসরি সংশ্লিষ্টতায় সিকিউরিটাইজ অনলাইন ভঙ্গ হয় তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয় দর্শক এদিকে আবুল খায়ের সমবায় অধিদপ্তরের রেজিস্ট্রার আর এবার আবুল খায়ের বিষয়ে কিছু বলা যাক আবুল খায়ের হচ্ছেন বাংলাদেশের মধ্যে তেত্রিশতম বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়ে তিনি এই পদে যোগদান করেন দুই সালের আগে তিনি স্টক মার্কেটে সম্পূর্ণ অপরিচিত ছিলেন কিন্তু দুই সালের মাঝামাঝি সময় বিমা শেয়ারের দাম বিশেষ করে সাধারণ বিমা কোম্পানিগুলোর শেয়ারের অস্বাভাবিক ফোনের পরে তার নাম প্রথমে হেডলাইনে চলে আসে এ বিষয়ে জানতে আবুল খাই হিরোর ফোনে গতকাল রাতে কয়েক দফায় যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি তবে কারচুপির বিষয়ে বিএসইসির নোটিশের লিখিত জবাবে আবুল খাইয়ের বলেছেন আমরা কারসাজির জন্য শেয়ার বাজারে বিনিয়োগ করিনি কিছু অবমূল্যায়িত শেয়ারে নতুন বিনিয়োগ করা হয়েছে এবং নতুন বিনিয়োগের কারণে শেয়ারের দাম ও লেনদেনের পরিমাণ বেড়েছে তবে এ সম্পূর্ণ যুক্তি দিয়েছেন একমাত্র সাকিব আল হাসানের বিরুদ্ধে যে সমস্ত এবং কারচুপির কথাবার্তা উঠে এসেছে এগুলিকে দামাচাপা দেওয়ার জন্য অন্যদিকে জানতে চাইলে বিডি ডট কম অনলাইন লিমিটেডের কোম্পানির সচিব এ কে এম কুতুবুদ্দিন বলেন গতকাল কালের কণ্ঠকে এ কথা বলেন আমাদের শেয়ার আমরা বাজারে ছেড়ে দিয়েছি কারা আমাদের শেয়ার নিয়ে কারসাজি করেছে এটা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় কেউ যদি কারসাজি করে থাকে তাহলে সেটা দেখার জন্য নিয়ন্ত্রক সংস্থাও আছে আমাদের শেয়ার হোল্ডারদের যাতে কেউ কারসাজি করে ঠেকাতে না পারে সেটাই আমাদের প্রত্যাশা এটাই ছিল বিডি ডট কম অনলাইনের একটি আস্থা দর্শক শেয়ার বাজারে কারসাজি প্রসঙ্গে বিএসইসির e সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকি গতকাল কালের কণ্ঠকে বলেন যাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা সম্ভব হয়েছে বিএসইসি e নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে একের পর এক কারসাজি হতে থাকলে বাংলাদেশ ঝুঁকিপূর্ণে পরিণত হবে কিন্তু একটু চিন্তার বিষয় আজকে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ পরিণত হবে এ কথা বলার আর কি বা বাকি রয়েছে